সম্মানিত উপস্থিতি খুদবার বিষয়বস্তু জুমার সালাতের গুরুত্ব জুমার নামাজের গুরুত্ব সুরাতুল জুমা আল্লাহ পাক ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ হে ইমানদারগণ যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হয় অর্থাৎ আজান দেওয়া হয় এলা তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য দ্রুত ধাবিত হও অজারুল বাইয়া এবং কেনা বেচা বন্ধ করে দাও জালিকুম খাইরুল্লাকুম ইনকুন্তুম তালামুন এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো সুরাতুল জুমা এখান থেকেই জুমার সালাতের ফরজিয়াত প্রতিষ্ঠা হয়েছে জুমার সালাতের গুরুত্ব জুমার সালাতের ফজিলত এই আয়াতের মধ্যে নিহিত আছে আজকের এই খুদবাতে জুমার সালাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করবে ইনশাল্লাহ আমার তৌফিক ইল্লা আল্লাহ পাক ঘোষণা দিলেন কি যে হে ইমানদারগণ যখন তোমাদেরকে ডাকা হয় জুমার সালাতের জন্য ইজা নদী আলে সালাতে মেল জুমা যখন জুমার সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয় ফাস আওয়েলা জিকিরিল্লাহ তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য আল্লাহ পাককে স্মরণ করার জন্য সেদিকে ধাবিত হও সাহা ইয়া সাহা মানে হলো ধাবিত হওয়া পদক্ষেপ পদচালনা করা পাপ উঠানো অর্থাৎ দ্রুত সেদিকে ধাবিত হোক এবং অজারুল বাইয়া এবং ক্রয় বিক্রয় বন্ধ করে দাও তাহলে বোঝা গেল যে জুমার নামাজেও ক্রয় বিক্রয় চলবে কিন্তু আজাম যখন হবে তখন এই ক্রয় বিক্রয়টা বর্জন করতে হবে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে খুব দ্রুতই কি করতে হবে আল্লাহর জিকিরের জন্য মসজিদে আগমন করতে হবে কথাটা তো আমরা অনেক শুনেছি কোরআন মাসিদে পড়েছি দেখেছি অনেক বক্তব্য শুনেছি কিন্তু আমরা এটাকে আমলে নিই না তো শুনলেই শুধু হবে না আমলও করতে হবে সামে না আতাহানা আল্লাহ পাক বলছে তোমরা বলো যে আমরা শুনলাম এবং আতাহানা আমল করলাম এটা করলাম শুধু শুনেই যাচ্ছি আমলে আনছি না তাহলে কিন্তু এটা হলো না এই জন্য আমাদেরকে কি করতে হবে আমলে নিয়ে আসতে হবে জুমার সালাদকে গুরুত্ব দিতে হবে জুমার সালাদকে জুমার ফরজিয়াতকে গুরুত্ব দিতে হবে এবং তার ফজিলত গুলোকে আমাদের এই জীবদ্দশাতেই আদায় করে নিতে হবে এই জুমার সালাতের সম্পর্কে বলা হয়েছে যে এটা হিজরতের পরবর্তী বছরে ফরজ করা হয়েছিল হিজরতের পরবর্তী বছর প্রথম হিজরিতে আর কি এই জমা ফরজ করা হয়েছিল যেটা কুবা এবং মদিনার মধ্যবর্তী বনু সালেম বিন আউব রানুনা উপত্যকায় সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লাম জুমা সালাত আদায় করেছিলেন তাহলে মক্কাতে তিনি ছিলেন তেরো বছর মক্কা থেকে তেরো বছর পর মদিনা যখন তিনি গেলেন সাহাবিদেরকে নিয়ে এই প্রথম হিজুরিতেই জুমা সালাত রাসুল সাল্লাম আদায় করেছিলেন যাতে প্রায় হাদিসে আসছে এক শত মুসল্লি উপস্থিত ছিলেন তবে এই রানুরা নামক স্থানে জুমার সালাত আদায়ের পূর্বেই অর্থাৎ হিজরতের পূর্বেই আসওয়াদ বিন জোরারা যিনি একজন কনিষ্ঠ সাহাবি ছিলেন মক্কায় বায়াতকারী এই ছয়জন সাহাবিদের মধ্যে তিনি ইহুদি নাসারাদেরকে ওদের আনুষ্ঠানিকতা দেখে জুমার সালাত ফরজ হওয়ার পূর্বেই কিন্তু এই সালাদ তিনি প্রচলন করেছিলেন যার জন্য যখনই জুমার সালাতের আজান দেওয়া হতো ফরজ হওয়ার পরে প্রথমে যখন জুমাটা ফরজ হয়ে গেল এই আয়াত নাজিল হয়ে গেল তখন যখন এই আজান হতো তখনই অন্য অন্য সাহাবি তারা আবদুল্লাহ বিন আসওয়াদ বিন জোরারাকে খুব স্মরণ করতেন যে এই ফরজ হওয়ার পূর্বেই তুমি এই জুমার সালামটাকে এই মদিনাতে তুমি চালু করেছিল তোমার প্রতি খুশি হয়েই স্বভাবত আল্লাহ তালা কি করেছেন এই জুমার সালাম তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন অর্থাৎ এই জুমা সালাত ফরজ হওয়ার পর পরই সাহাবাহিক রাম এটাকে গুরুত্ব দিয়েছেন এবং তারা সমস্ত কেনা বেচা ছেড়ে দিয়ে মসজিদে এসে হাজির হয়ে গেছেন এমনকি পরবর্তী আয়তে বলা হচ্ছে যে কিছু লোক ব্যবসা বাণিজ্যের পণ্য ক্রয়ের জন্য বাজারে অবস্থান করতেছিল তারাও বেচা কিনা ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে মসজিদে এসে হাজির হতো কখন যখন জুমার সালাতের আজান হয়ে যেত যাই হোক এই জুমার সালাতের গুরুত্ব কোরআন এবং হাদিস থেকে আমরা জানব গ্রামে হোক বা শহরে হোক জুমার সালাত প্রত্যেক পুরুষ বয়স্ক পুরুষ জ্ঞান সম্পন্ন মুসলমানের উপরে ফরজ জামাত সহ আদায় করা ফরজে আইন অর্থাৎ গ্রামে হোক বা শহরে হোক যারা প্রাপ্ত বয়স্ক পুরুষ তাদের জন্য জুমার সালাত আদায় করা একেবারে জামাত সহকারে ফরজ তবে যারা গোলাম রোগী মুসাফির শিশু এবং মহিলা তাদের উপর ফরজ নয় বাহরাইন বাসীর প্রতি এক লিখিত ফরমানে খলিফা উমার বলেন জামাও জাম্মাউ হাইসুমা কুন্তুম তোমরা যেখানেই থাকো জুমা আদায় করো উমার রাজা আল্লাহ বলতেন যে তোমরা যেখানেই থাকো সফরে থাকো মুকিম অবস্থায় থাকো শহরে থাকো বন্দরে থাকো বেচাকের অবস্থায় থাকো যেখানে থাকো না কেন তোমরা জুমার সালাত আদায় করো অতএব দুজন মুসলমান কোন স্থানে একত্রিত হলেও তাকে কি করতে হবে জুমার সালাত আদায় করতে হবে এটাই হলো জুমার গুরুত্ব দুইজন মুসলমানও যদি থাকে তিন নম্বর কোন ইমামও যদি না থাকে দুইজন মিলে তারা কি করবে কমপক্ষে দু রাকাত জুমার সালাত আদায় করবে একজনে খুদবা দেবে যদি খুদবা দিতে অপারগ হয় তাহলে দুজনে একত্রে জুমার দুরাকাত সালাত আদায় করবে খুদবা দিতে যদি নাও পারে কমপক্ষে দুইজনে মিলে জুমার সালাত বলে দুই আরাকাত সালাত তাকে আদায় করতে হবে এটা কি প্রমাণ হচ্ছে যে জুমার সালাত আমাদের জন্য একেবারেই ফরজ কোন অবস্থাতেই এটাকে অবহেলা করা যাবে না রাসুল বলেন হে মুসলমানগণ জুমার দিনকে আল্লাহ তোমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন কেন আমরা গুরুত্ব দেব জুমার সালাদকে আমরা কেন গুরুত্ব দেব জুমার সালাদটা মুসলমানদের শ্রেষ্ঠ একটা শেয়ার নিদর্শন এই সালাতের গুরুত্ব আছে ফজিলত আছে ফজিলত গুলো পরে বলা হচ্ছে এর গুরুত্ব সম্পর্কে এতই ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এতই একে মানে খুব মূল্যায়ন করা হয়েছে যে এই ব্যাপারে রাসুসাল্লাম বলছে তোমাদের জন্য এই সাপ্তাহিক ঈদের দিন নির্ধারণ করে দিয়েছেন এই জুমার এই সালাতের এই দিনকে শুক্রবারের দিনকে সাপ্তাহিক ঈদের দিন তিনি ঘোষণা করেছে ঈদ তো বছরে দুইটি কিন্তু জুমা সালাদ কেউ এই দিনকেও ঈদের দিন হিসাবে এটি নির্ধারণ করেছেন রাসুল সাল্লাম বলছে যে তোমরা এদিন মিশওয়াক করো গোসল করো এবং সুগন্ধি লাগাও তাহলে জুমার সালাতের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি থাকতে হবে হাল কৃষি ব্যবসা বাণিজ্য যেই হোক না কেন কমপক্ষে এগারোটার মধ্যে সেটা সাড়ে এগারোটার মধ্যে সেরে নিতে হবে এবং জুমার সালাতের নিমিত্তে কি করতে হবে আপনি পাঁচ দিন গোসল করেননি কিন্তু জুমার ফরজ সালাত আদায়ের জন্য গোসল করবেন মিসওয়াক করবেন গোসল করবেন এবং সুগন্ধি লাগাবেন এভাবে মসজিদে আসতে হবে রাসুল সাল্লাম বলছেন যে জুমার দিন সুন্দরভাবে গোসল করে সাধ্যমতো উত্তম পোশাক ও সুগন্ধি লাগিয়ে মসজিদে আগে ভাগে যাবে সবগুলো কিন্তু হাজির থেকে বলা হচ্ছে যে সুগন্ধি লাগাবে গোসল করবে এবং আগে ভাগে মসজিদে উপস্থিত হতে হবে তাহলে মসজিদে শুক্রবারে কি পরে আসতে হবে না আগে আসতে হবে আমরা আগে আসার চেষ্টা করব আজান হয়েছে কি হয়নি ইমাম সাহেব আসে কি আসেনি থাকবে কি থাকবে না কেমন হবে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে শীত হচ্ছে মেলা বান্ডিল চলছে এইগুলোকে কখনই প্রাধান্য দেওয়া যাবে না বরঞ্চ আগে ভাগে আসার চেষ্টা করতে হবে মসজিদে প্রবেশ করে সামনের কাতারের দিকে এগিয়ে যাবে এবং বসার পূর্বে প্রথমে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবে এটা যদি খুদবা চলে তাহলেও করতে হবে দুনিয়ার সকল গৃহের ঊর্ধ্বে আল্লাহর গৃহের সম্মান তাই এই গৃহে প্রবেশ করে বসার পূর্বে আল্লাহর প্রতি আনুগত্যের চিন্তা করতে হবে এখন হয়তো অনেকেই বলে যে মসজিদে ঢুকে আগে সালাত আদায় করতে হবে কেন হ্যাঁ আগে সালাত আদায় করতে হবে এটাই আল্লাহ রাসুলের সুন্নাত যে সুন্নাটা আমাদের দেশ থেকে একেবারে উঠে গেছে বিশেষ করে হানাফি মসজিদগুলোতে ঢুকে আগে লোক করে বসে পড়ে তারা কেন বসে পড়ে জানি না আমরা রাসুল সাল্লাম বলছে যেটা আল্লাহর গৃহ সবচেয়ে সম্মানী গৃহ কোনটা বাইতুল্লাহ বা আল্লাহর ঘর মসজিদুল্লাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদ আর এই ঘরের সম্মান হলো যেখানে আসে প্রথমে আল্লাহকে আপনাকে কি করতে হবে দুই রাকাত সালাত আলাদা আদায় করতে হবে অর্থাৎ সেজদা করতে হবে সেজদার মাধ্যমে আল্লাহর ঘরের সম্মান প্রদর্শন করতে হবে যাকে তাহিয়াতুল মসজিদ বলা হয় আল্লাহ সবচেয়ে খুশি হন বান্দা যখন সেজদা করে তাহলে এখানে আসে আমরা কি করি সেজদা করি আর সেজদা করলে আল্লাহ পাক কি বল কি হন খুশি হয়ে যান আল্লাহ বলছেন অসজুদ অত্তারিফ সুরাটার নাম্বার নেই আমার আল্লাহ পাক বলছেন যে অসজুদ অত্তারিফ তোমরা সেজদা করো হে নবী তুমি সেজদা করো অত্তারিফ এবং আল্লাহর নিকটবর্তী হও তাহলে আল্লাহর নিকটবর্তী হতে হলে আমাদেরকে কি করতে হবে আগে ভাগে মসজিদে আসতে হবে এবং দুই রাকাত সালাত আদায় করতে হবে সেজদা করতে হবে আর এই সেজদা করলে আল্লাহ পাক বেশি খুশি হবেন কিন্তু যারা সেজদা না করে বসে পড়ে তারা আল্লাহ এবং তার আল্লাহ আল্লাহর গৃহের প্রতি অসম্মান করে এবং রাসুল সাল্লামের অবাধ্যতা করে অতপর খতিব বিম্বরে বসার আগ পর্যন্ত যত রাকাত খুশি নফল সালাতে মগ্ন থাকবে এখন হয়তো কেউ বিশ মিনিট আগে আসছেন ওই তাহিয়াতুল মসজিদ আদায় করলো এটা গুরুত্ব মসজিদের এটা জুমার সালাতের গুলো গুরুত্ব দুই রাখাত তাহিয়াতুল মসজিদ আদায় করলেন এরপরে যতক্ষণ খুদ্া শুরু না হয়েছে আদান দেওয়া না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি যত খুশি নফল সালাত আদায় করতে পারেন এরপর চুপচাপ মনোযোগ সহকারে খুদ্া শুনবে খুদ্া চলা অবস্থায় মসজিদে প্রবেশ করলে কেবল দু রাখাত তাহিয়াতুল মসজিদ সংক্ষেপে আদায় করে বলবে রাসুল সাল্লাম জুমা থেকে অলসতাকারীদের ঘর জ্বালিয়ে দিতে চেয়েছিলেন রাসুল সাল্লাম বলছেন যে যারা সালাদ সালাদকে অলসতা করে অলসতা বশত বাড়িতে বসে থাকে কেনা বেচা করে বা অন্য কোনো কারণে অবহেলা করে আমার ইচ্ছা হচ্ছে তার বাড়ি ঘর আমি কি করে দেই জ্বালিয়ে দিই পুড়িয়ে দিই এটা কতখানি একটা ধমক যে জুমার সালাদকে কেউ যদি অস্বীকার করে বা অলসতা বসত বাড়িতে চুপ করে বসে থাকে তাহলে আল্লাহর নবী বলছেন যে আমি তার বাড়ি ঘরগুলো পুড়িয়ে দিই তিনি বলেন জুমা পরিত্যাগকারীদের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দেন অতপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যায় রাসুল বলছেন যে যারা জুয়া পরিত্যাগ করে তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যায় তিনি আরো বলেন যে ব্যক্তি অবহেলা পরে পরপর তিন জুমা পরিত্যাগ করলো সে ব্যক্তি ইসলামকে পশ্চাতে নিক্ষেপ করলো কোন ব্যক্তি পরপর তিনটা জুম্মা যদি ত্যাগ করে দেয় তাহলে আল্লাহ নবী বলছেন যে সে যেন ইসলামকে পিছন দিকে ফেলে দিল লাথি মারল পিছন দিকে মানে ব্যাকশট করে দিল এটা একজন মুসলমানের কাজ হতে মানে সে মোনাফিক হয়ে যাবে অন্য বর্ণা এসেছে যে ব্যক্তি বিনা অজরে তিন জুমা পরিত্যাগ করলো সে ব্যক্তি মোনাফিক রাসুলসাল্লাম বলছেন যে ব্যক্তি পরপর তিন জুমা ত্যাগ করলো সে কি অন্য বর্ণা আসছে সে ব্যক্তি মোনাফিক হয়ে গেল সে মুসলমান থাকলো না আসুন আমরা প্রত্যেকেই এর গুরুত্ব বুঝি আল্লাহাক বলছে যখন আজান হয় জুমা সালাতের জন্য তখন তোমরা দ্রুত ধাবিত হও সেদিকে পদচারণা করো দৌড়ি আসো সাই আসা মানে দৌড়ি আসা অজারুল বায়া ক্রয় বিক্রয় ত্যাগ করো দুঃখের বিষয় আমাদের আপনাদের এই এলাকার এই যে বড় হাটটা এখানে এটা কিন্তু জুমার সালাতের পরিপন্থী একটি দিবস এটা এটা কে বা কখন করেছিল জানি না আমরা এই দিন বড় একটা হাট নির্ধারণ করাই ঠিক হয়নি এই হাটটা শনিবারে করতো তাহলে জুমার সালাটা আরো বেশি গুরুত্ব বাড়তো না তো হাটকে কেন্দ্র করে গরু ছাগল পেঁচা কিন্তু সবকিছু কি একটু জুমার সালাদকে অনেকে উপেক্ষা করতেছে এদিকে জুমার সালাত হচ্ছে ওদিকে পেঁচা কেনাও হচ্ছে তাহলে আল্লাহর বাণীর সরাসরি আদেশের সরাসরি এখানে বিরোধিতা করা হচ্ছে আল্লাহ বলছে তোমরা কোরআন বিক্রয় বেচা কিনা বন্ধ করে দাও আর এখানে বন্ধ কেনা বন্ধ করা না বরঞ্চ বেচা কিনা চলছে এদিকে জুমার তো হচ্ছে এটা দ্বিমুখী আচরণ এটা আমাদের পরিত্যাগ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে এর গুরুত্ব বোঝার তৌফিক দান করুন আমিন এর ফজিলত সম্পর্কে বলা হচ্ছে জুমার দিন হলো দিন সময়ের সেরা এই জুমা সালাতের দিন গুরুত্ব ফজিলত মর্যাদা সম্পর্কে বলা হয়েছে যে জুমার সালাত হলো দিন এই দিন হলো দিন সমূহের সেরা দিন তিনশো পঁয়ষট্টি দিন বা সাত দিন এক সপ্তাহে সাত দিনের মধ্যে এই জুমার দিনটা হলো সবচেয়ে সেরা একটি যে সাইয়েদুল আজাম বলা হয়েছে এদিন আল্লাহর নিকটে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিনের চাইতেও মহিমান্বিত এই দিনটা ঈদুল ফিতর ঈদুল আজহা এটা কি আমাদের সাথে আমাদের নাকি কম গুরুত্ব রাখে ঈদুল ফিতরের দিন আমরা অনেক কিছু করি অনেক আনন্দ করি অনেক খুশি হই ঈদ উল আজহার দিনেও আমরা অনেক কিছু ইবাদত বন্দী করি কুরবানি করি মানুষকে খাওয়াই দান খয়াত করি অনেক গুরুত্ব আমরা দিয়ে থাকি তার রাসুল সাল্লাম বলছেন ওই দুই দিনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো জুমার সালাতের দিন এই দিন নিকটবর্তী ফেরেস্তাগণ আকাশ পৃথিবী বায়ু পাহাড় সমুদ্র সবই মত আমরা ভয়ভীত থাকে এই দিনে আকাশ বায়ু পাহাড় পর্বত সমুদ্র সবই কিয়ামত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে জুমার রাতে বা দিনে কোনো মুসলিম মারা গেলে আল্লাহ তাকে কবরের ফিটনা হতে বাঁচিয়ে দেন দেখেন একজন মোমিন একজন মোত্তাকি সে যদি জুমার দিনে কি মারা যায় রাতে বা দিনে কোনো মুসলিম মারা গেলে আল্লাহ তাকে কবরের ফিটনা হতে বাঁচিয়ে দেবেন তাকে জান্নাত দেবেন না জাহান্নাম দেবেন সেটা পরে থাক কিন্তু কমপক্ষে প্রাথমিক যে ধাপ কবরের ফেতনা কবরের আজাব এর থেকে আল্লাহ কি করবেন বাঁচিয়ে দেবেন তো এটাও জুমার দিনের ফজিলত দেখাচ্ছে এই দিন আদম আলাহামকে সৃষ্টি করা হয় এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিন তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয় এই দিনে তার তওবা কবুল হয় এবং এই দিনেই তার মৃত্যু হয় এই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে এবং কিয়ামত সংগঠিত হবে এই দিনটা সম্পর্কে কত বলা হচ্ছে কত কথা কত গুরুত্ব কত পয়েন্ট আছে যে এই দিনে আল্লাহ পাকি করবেন মিকাইল মাধ্যমে সিংহায় ফুক দেবেন আর কিয়ামত সংগঠিত হবে এদিন রাসুল্লাহামের ওপরে বেশি বেশি দরুৎপাত করতে হবে আমরা মসজিদে আসছি বেশি বেশি কি করতে হবে আল্লাহ রাসুলের উপরে দরুৎপাত করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে যেহেতু আল্লাহ বলছেন তোমরা আল্লাহ জিকির তোমরা আল্লাহ জিকিরের জন্য মসজিদে চলে আসলো জিকির কিভাবে হবে সালাতের মাধ্যমে তো জিকির হবে সালাতের মধ্যে সুরা হাতে পড়বেন রুকু পড়বেন তাকি রুকু দেবেন রুকুর দোয়া পড়বেন তাকবির সেজদার দোয়া পড়বেন আত্মাহিদ পড়বেন দরুদ পড়বেন কত দোয়া আছে এর মধ্যে এইভাবে আল্লাহকে কি করতে হবে আমাদেরকে স্মরণ করতে হবে এবং রাসুলের সাল্লামের বেশি বেশি দরুদ পাঠ করতে হবে এই দিন ইমামের মেম্বারে বসা হতে জামাতে সালাত শেষে সালাম ফেরানো পর্যন্ত সময়ের মধ্যে এমন একটি সংক্ষিপ্ত সময় রয়েছে যখন বান্দার যে কোনো সঙ্গত প্রার্থনা কবুল করেন এদিন কি বলা হচ্ছে ইমামের মিম্বরে বসা হতে জামাতে সালাদ শেষে অর্থাৎ ইমাম যখন মিম্বরে দাঁড়িয়ে গেলেন বসে গেলেন তখন থেকে নিয়ে এই ফরজ সালাতে সালাম ফেরানোর আগ পর্যন্ত এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে আল্লাপাক কি করেন যে কোনো সঙ্গত প্রার্থনা আল্লাপাক কবুল করেন না তাহলে এই সুযোগটা আমরা কেন ছাড়বো আমাদের প্রত্যেককে কি করতে হবে নিজস্ব প্রয়োজন মাফিক দোয়া আল্লাহ নিকটে করতে হবে আল্লাহ পাক হয়তো আপনার এই দোয়াটা এই সময়ের মধ্যে কবুল করে দিতে পারেন দোয়া কবুলের এই সময়টির মর্যাদা লাইলাতুল কদরের নাই বলে হাফিজ ইবনুল কাইম মন্তব্য করেন একজন ইসলামিক চিন্তাবিদ উনি বলছেন যে সময়টা একবার লাইলাতুল কদরের মতন মূল্যবান তিনি বলেন জুমার সমস্ত দিনটি ইবাদতের দিন অন্য হাদিসের বক্তব্য অনুযায়ী ওই দিন আসর সালাতের পর হতে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুলের সময়কাল প্রলম্বিত অতএব জুমার সারাটা দিন দোয়া দরুদ তাসবির তেলাওয়াত এবং ইবাদতে কাটিয়ে দেওয়া উচিত হাফেজ ইবনাদ কাইম বলছে যে এই দিনে কি করতে হবে দোয়া দরুদ তাসবি তাহলে ইবাদতে কাটিয়ে দেওয়া উচিত আর আমরা কি করতেছি স্থানীয় হাটকে লক্ষ্য করে একেবারে ভোর থেকে শুরু করে নিয়ে এসা পর্যন্ত ওখানে বেচা কেনার মধ্যে কাটিয়ে দিই তাহলে ইবাদতের মধ্যে ঘাটতি আসছে কিনা আমাদের অবশ্যই একটা ঘাটতি আসছে অর্থাৎ এই দিনটাকে আমরা অত গুরুত্ব দিচ্ছি না রাসুল্লাহাম বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে সুগন্ধি মেখে মসজিদে এলো ও সাধ্য মতো নফল সালাত আদায় করলো অতঃপর চুপচাপ ইমামের হুদবা শ্রবণ করলো ও জামাতে সালাদ আদায় করলো তার পরবর্তী জমা পর্যন্ত এবং আরো তিন দিনের গুণা মাফ করা হয় এতগুলো ফজিলত রেখে ফেলে দিয়ে আমরা কখনই বসে থাকতে পারি না অথবা আসুন জুমার সালাতে সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রস্তুতি নিব এবং আগে ভাগে আসার চেষ্টা করব তিনি আরো বলেন জুমার দিন ফেরেস্তাগণ মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন এবং মুসল্লিদের নেকি লিখতে থাকেন এদিন সকাল সকাল যারা আসে তারা উট কুরবানির সমান নেকি পায় পরবর্তীগণ গরু কুরবানির তার পরবর্তীগণ ছাগল কোরবানির তার পরবর্তীগণ মুরগির মুরগি কোরবানির এবং তার পরবর্তীগণ ডিম কোরবানির সমান নেকি পড়ে মানে যে যত আগে আসবে তার নেকিটা তত বেশি এটা বলার উদ্দেশ্য হলো যে যত আগে আসবে তার নেকিটা তত বেশি হবে অতঃপর খতিব দাঁড়িয়ে গেলে ফেরিস্তাগণ দপ্তর গুটিয়ে ফেলেন এবং খুদ্া শুনতে থাকেন তিনি আরো বলেন রাসুল সাল্লাম আরো বলছেন যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে অতপর সকাল সকাল মসজিদে যায় পায়ে হেঁটে গাড়িতে নয় এবং আগে ভাগে নফল সালাত শেষে ইমামের কাছাকাছি বসে এবং মনোযোগ দিয়ে খুদবার শুরু থেকে শুনে এবং অনর্থক কিছু করে না তার প্রতিও তার প্রতি পদক্ষেপে এক বছরের সিয়াম ও কিয়ামের অর্থাৎ দিনের সিয়াম এবং রাতের বেলায় নফল সালাতের নেকি হয় তিরমিজা আবু দাউদ নাসাই এই সমস্ত হাদিস থেকে কথাগুলো আসছে আবার বলার চেষ্টা করছি দেখুন রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করে অতঃপর সকাল সকাল মসজিদে যায় পায়ে হেঁটে গাড়িতে নয় এবং পরে এবং আগে ভাগে নফল সালাদ শেষে ইমামের কাছাকাছি বসে এবং মনোযোগ দিয়ে খুদবার শুরু থেকে শোনে তাহলে আগে ভাগে আসলো ইমামের কাছাকাছি বসলো মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো এবং অনর্থক কিছু করলো না এদিক সেদিক নড়াচড়া করা বাজে কোনো কথা বলা উঠা বসা করা ইত্যাদি কিছু সে করলো না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন তার প্রতি পদক্ষেপে এক বছরের সিয়াম এই যে বাড়ি থেকে গোসল করে বের হলো প্রতি পদক্ষেপে এক বছরের সিয়াম আমার তো একটা সিয়াম আদায় করতে হিমশিম খাওয়া যায় তাই যাই কিনা তারপরে যখন রমজান মাসে তিরিশটা সিয়াম পালন করতে হয় আমার শরীরটা নাজেয়াল হয় কিনা এতগুলো করি কেন আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহর আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে আল্লাহর হুকুম পালনার্থে তো এই ওই কষ্টের চাইতে এই কষ্ট কিন্তু অনেক কম জুমার সালাতের দিনে আগে ভাগে আসা ইমামের কাছাকাছি বসা মনোযোগ দিয়ে কিছু খুদবা শোনা এবং অনর্থ কিছু না করা এর এই ব্যক্তি সম্পর্কে রাসুল সাল্লাম বলছে তার প্রতি পদক্ষেপে এক বছরের এক বছরের সিয়াম এবং কিয়াম এক বছরের সিয়াম এবং কিয়াম এক বছর সিয়াম মানে তিনশো পঁয়ষট্টি দিনই যেন সে কি করলো সাওম রোজা থাকলো রোজা পালন করলো আর এক বছরের কিয়াম করলো কিয়াম মানে এক বছর দাঁড়ায় থেকে থেকে যে রাতের বেলা কি করেছে ঘুম বাদ দিয়ে ইবাদত বন্দী করেছে তাহলে সিয়ামেরও নেকি পাবো কিয়ামেরও নেকি পাবো এটা কখন পাবো যদি আমরা এই জুমার সালাতের গুরুত্ব প্রদান কিয়ামের অর্থাৎ দিনের সিয়াম রাতের নফল সালাতের সমান অতএব এতগুলো গুরুত্ব এতগুলো ফজিলতকে পিছনে ফেলে দিয়ে আমরা অবহেলা করব একেবারে পিছু টান দিয়ে থাকবো এটা কিন্তু একজন প্রকৃত মোমেনের কাজ নয় আসুন আমরা প্রত্যেকেই জুমার সালাতে গুরুত্ব দিই আল্লাহ বলছেন ফাঁস আওয়েলা জুমার সালাত আদায়ের জন্য তোমরা আল্লাহর জিকিরের জন্য সেখানে দ্রুত ধাবিত হও ধাবিত হওয়া মানে একেবারে দৌড়িয়ে আসা তা আমরা দৌড়িয়ে আসা বলতে এখানে একেবারে আবিধানিক দৃষ্টিকোণ থেকে দৌড়িয়ে নয় অর্থাৎ খুব আগে ভাগে আসার চেষ্টা করব জুমার সালাদকে গুরুত্ব দেব এর ফজিলত গুলোকে আমরা আদায় করে দেব আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জুমার সালাত আদায় করার তৌফিক দান করুন গুরুত্ব বুঝান এবং এর ফজিলত আদায় করার তৌফিক দান করুন আমিন